Soul TV, entertainment 24/7. আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন একটি প্রজন্ম একটি বাংলাদেশ হ্যাঁ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে BOS Bangladesh online school we shape future for admission please call or S M S two zero one six two zero zero zero four two double zero Soul TV, entertainment 24 7. According to Harvard research, parent assisted education creates more impact on children's learning and development. Bangladesh Online School has created such platform for your children. We make each learner inquisitive, active and creative we build grit, ethics and empathy slowly but surely. Our kids will lead the future Bangladesh. Please don't forget to fill in the form given in the caption of this video. Or to know more details, you can call us on 0162 000 4200. Bangladesh Online School. Country's first online school. Soul TV, entertainment 24-7. কোভিড-19 পুরো বাংলাদেশকে শিখিয়েছে এক নতুন ধারার শিক্ষা পদ্ধতি আর টিসল বাংলাদেশ উদ্যোগ নিয়েছে বাংলাদেশের প্রথম অনলাইন স্কুল প্রতিষ্ঠার স্যার এই অনলাইন স্কুলটি কেমন হবে ট্রেডিশনাল স্কুল থেকে শতগুণ ভালো কারণ হার্ভার্ড রিসার্চ ফান্ডিংকে ভিত্তি করে এই স্কুলটিকে প্রতিষ্ঠা করা হয়েছে যেখানে রয়েছে parent teacher assistant learning system sir এই স্কুলে কি কি মাধ্যম থাকছে ইংলিশ ভার্সন অ্যান্ড বাংলা মাধ্যম স্যার যেহেতু এটি অনেক বেশি টেকনোলজি বেস এবং অনলাইন স্কুল তাহলে কি এটা টিউশন ফি অনেক বেশি হবে নট রিয়েলি নট রিয়েলি এই স্কুলটি সাধ্যের মধ্যে সর্বোচ্চটুকু দিচ্ছে বাংলাদেশ অনলাইন স্কুলের ভর্তি ফি হচ্ছে অনলি টুয়েলভ থাউজেন্ড টাকা এবং মাসিক বেতন হচ্ছে অনলি সিক্স থাউজেন্ড টাকা স্যার যারা যারা এই বিষয়ে আরো জানতে চাচ্ছে এবং আমাদের সাথে যোগাযোগ করতে চাচ্ছে তারা কি করবে এই ভিডিওর উপরে ক্যাপশনে দেওয়া রয়েছে একটি Google form you have to fill in that form এবং আমরা কনভিনিয়েন্ট টাইমে সকল অভিভাবকদের নিয়ে একটি জুম মিটিং আয়োজন করে সব কিছু জানিয়ে দেব এবং আপনারা যারা ফোনে আমাদের সাথে যোগাযোগ করতে চান call us at zero one six two 000 4200. TV, entertainment 24-7. Your child is led to a secure and bright future at any corner of the world. Hello everyone, this is Mashiad the coordinator of Bangladesh Online School. Bangladesh Online School, or BOSS, is the first ever online school of Bangladesh. Keeping in mind the changing needs of the modern day generation, our approach is a high quality technology based education with a combination of a various set of teaching methodologies so that your child is led to a secure and bright future at any corner of the world. We are ready to shape the future of your child. Are you ready? TESOL TV, entertainment 24-7 We believe education is cooperative, not competitive. Hello, I'm Amrita Damshunti, Vice Principal at Bangladesh Online School. Bangladesh Online School is the first ever online school in the history of Bangladesh with a vision to shape the future of our coming generations. We are committed to providing our students with high-quality, technology-based education that follows national curriculum, uses English as the medium of instruction. Soul TV, entertainment 24/7. ছোটবেলায় আমার একদমই স্কুলে যেতে ভালো লাগতো না সব সময় আমি মার আঁচল ধরে বসে থাকতাম মনে হতো যে না স্কুলে যাব না I can sense that I can sense that yeah exactly আর আবার আমার কিছু ফ্রেন্ড ছিল যারা হচ্ছে স্কুলে যেতে পছন্দ করত স্কুলে যে মারামারি করতে দুষ্টামি করতে মজা করত আপনি অনেক ভালো ছিলেন এক্স্যাক্টলি আমি খুবই ভালো ছিলাম oh, এখনো আছি কিন্তু স্যার এই যে এখনকার যে সময়টা দুজনই হ্যাঁ আমার মতো যারা স্টুডেন্ট আছে তারা কি করছে তারা বাসায় আছে কিন্তু পড়াশোনা করতে পারছে না যারা স্কুলে যেতে পছন্দ করে তারাও কিন্তু এক বছর ধরে ঠিকমতো কোনো পড়াশোনা করতে পারছে না specially the little kids exact তারা একটা বাসার মধ্যে একদম বন্দি থাকবে মেন্টালি ইমপ্রেজেন্ট ফিজিক্যালি ইমপ্রেজেন্ট এটা তাদের জন্য মেনে নেওয়া খুবই টাফ এবং এটা বাচ্চাদের এটার মানসিক প্রভাব এটার জন্য খুবই খারাপ আসলে একটা প্রভাব তো এটা বাসাকেই আমরা কি করতে পারি তাহলে আমরা এই ভিডিওটা দেখতে থাকুন এক্স্যাক্টলি সো এটার অল্টারনেটিভ কি এটা জানার জন্য আজকে আমি ইনভাইট করেছি টেসল বাংলাদেশ এবং বসের ফাউন্ডার এবং আমার মেন্টর ইয়াসির স্যারকে বসের ফাউন্ডার মানে হচ্ছে Bangladesh online school right BOS নামটা অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ yeah right so what is the alternative যে আমি আমার একটা স্কুল রয়েছে ঢাকায় এবং গ্রামেও একটা স্কুল রয়েছে তো বাচ্চাদের সাথে গার্ডিয়ানদের সাথে কাজ করার অনেক সুযোগ হয়েছে এবং আমরা দেখেছি একটা গল্প দিয়ে শুরু করি একদিন একজন মা আসলেন স্যার আমার কিছু কমপ্লেন রয়েছে জি ভাবে বলেন স্যার এই আপনার এই বাচ্চাকে সে হচ্ছে নার্সারিতে পড়ছে এই বাচ্চাকে নিয়ে আমি খুবই বিরক্ত তো আমি বললাম কেন কি হয়েছে বলছে খালি কোলে উঠতে চায় তো আমি বললাম যে ভাবি আপনার বাচ্চা আছে কয়টা তা আমার একটা বড় মেয়ে আছে বড় মেয়ে তো অনেক ভালো বলছে ও আচ্ছা ওর বয়স কত কত এখন ফোরটিন বলছে ও তাহলে আজকে একটু বাসায় গিয়ে ওই বাচ্চাটাকে বড় বাচ্চাটাকে বলবে না বাবা একটু কোলে আসো তো তো বলছে ও কোলে আসবে নাকি তা বলছে ও আসবে না কেন বলছে ওর বয়স হয়েছে না তা বলছে ওর কি বয়স হয়েছে না তা তো হয়নি যে আপনার সৌভাগ্য ও এখন আপনার কোলে উঠছে একসময় আপনি কাঁদবেন ইস বাচ্চাটাকে এখন যদি একটু কোলে নেওয়া যেত এরপর ওনাকে আমি এমনভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করলাম মহিলা কেঁদে টেদে একদম হ্যাঁ এবার সাথে সাথে আমাদের মেয়েটকে বললো এ আমার বাচ্চাটাকে ডাকো হ্যাঁ সাথে আমার সামনে কোলে নিল so the complaint became a solution তো মায়ের আঁচল ধরে থাকবে মায়ের কোলে উঠবে এই জন্যই তো মা আর বাচ্চা তাই না এখন বাচ্চার সাথে যদি আমরা বলি যে আই লেফট রাইট করো আসসালাম আলাইকুম আম্মু আমি কি এখন স্কুলে যাব ধরুন প্লেয়ার বাচ্চা this is this is really not usual right তো তোমার তুমি আসলে ভালোই ছিল মায়ের আঁচল ধরে থাকবে এটা স্বাভাবিক রাইট এবার আমি আর একটা গল্প বলি আমার ছোট মেয়ে নুসাইবা আমি না ওদের বড় হওয়া অবস্থায় কোলে নিতাম তো আমার স্কুলে ও ফোরে পড়ে বড় হয়ে গেছে না তো নুসাইবা জানি আমি দেখলি ওকে কোলে নেই তো ওর ক্লাসমেট সবাই দাঁড়ানো কানে কানে আব্বু এখন কিন্তু কোলে নিও না হুম সো ইট ওয়াজ এবং এটা আমি এখন ওরও মনে আছে আমার মনে আছে it's really it was really fun তো এখন ইচ্ছা করলেও আমি আমার মেয়েদেরকে ইচ্ছা করলেও কোলে নেওয়া সম্ভব নয় তো এটা গার্ডিয়ান আপনারা যারা এইসব কমপ্লেন নিয়ে আসেন না এসব কমপ্লেনটা বাদ দেন এবং আল্লাহকে শুক্রিয়া জানান যে বাচ্চাটা ছোট আছে এবং কোলে নিতে পারছেন স্যার এখন আমার কাছে আপনার যে কোয়েশ্চেন এই যে এক বছর ধরে ভালো এবং দুষ্ট বাচ্চারা সবাই তো বাসায় বন্দি তাই না কেউ পড়াশোনা করতে পারছে না তো এই এক বছর পর আপনি কি এটার জন্য কোনো ইনিশিয়েটিভ নিয়েছেন যে তারা এখন কি করতে পারে আমি একজন সাধারণ মানুষ কিন্তু দেশ নিয়ে অসাধারণ ভাবি আমি আমাদের দেশের যখন কল সেন্টার ফেল করলো বাংলাদেশি ছেলেমেয়েরা ভালো ইংলিশ জানে না উচ্চারণের অবস্থা খুবই খারাপ তখন আমি ইউনিভার্সিটির টিচিং বাদ দিয়ে আমি এই ফিল্ডটা নিয়ে নামলাম যে এটা তো বিলিয়ন ডলার্স আমাদের ছেলেমেয়েরা কামাই করতে পারবে ফ্রিল্যান্সিং জব এগুলো এবং আমার মাধ্যমে লক্ষ লক্ষ শিক্ষার্থী এই উচ্চারণটা এবং তুমিও তার একজন বাস্তব উদাহরণ এখন বাংলাদেশে যে উচ্চারণের সচেতনতা গ্রহ হয়েছে এটা আমার হাত ধরেই হয়েছে এবার মেন্টাল ম্যাথমেটিক্স আমাদের দেশের ছেলেমেয়েরা বলে এই সম্পাদ্য কত নাম্বার কমন পড়েছে রে হ্যাঁ এটা উপপাদ্য কত নাম্বার ও উনত্রিশ নাম্বার না হোয়াট ডিউ মিন উনত্রিশ নাম্বার আর ষোলো নাম্বার আপনার তো প্রশ্ন বুঝতে হবে তার মানে আমাদের দেশে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি যেখানে সবাই মুখস্থ করে স্যারও মুখস্থ করে ছাত্রছাত্রীরাও মুখস্থ করে বাবা মাও মুখস্থ করে এবং বাবা মা বলে এই স্যার যেভাবে নোট দিয়েছে ঠাডা মুখস্থ করবি এক লাইন যেন এদিক সেদিক দাড়ি কমা সহ মুখস্থ করবি এ কথা পরিচিত না বাবা আমার এটা শিক্ষা ব্যবস্থা হতে পারে না বাচ্চাকে ভুল করতে দিতে হবে বাচ্চার লেখার মধ্যে দাড়ি কমা না থাকুক পরে আমরা শুধরে দেব শুধরানোর সময় রেসপেক্ট করে শুধরে দিতে হবে হ্যাঁ যেমন আমাদের বাংলাদেশ অনলাইন স্কুলে এবং আমার যে আরেকটা স্কুল আছে ফিউচার ইন্টারন্যাশনাল স্কুল আমরা এখানে খাতা দেখার পরে এবার আমরা বাচ্চাদেরকে একটা ডে দেই যে যার যার খাতা সে নিয়ে টিচারকে কোয়েশ্চেন করবে যে আমাকে এখানে নয় কেন দেওয়া হলো এটা টিচার আমাকে এক্সপ্লেন করেন কোন পয়েন্টে আমার এক মার্ক কাটা হলো গণতন্ত্র কাকে বলে এবং টিচারকে এক্সপ্লেন করতে হয় নট অনলি দ্যাট মজার ব্যাপার হচ্ছে একজন স্টুডেন্ট অন্য স্টুডেন্টের খাতাও দেখতে পারবে যে ওরটার সাথে ও ম্যাচ করে কি আমরা কিন্তু ঈর্ষা শেখাই না যে তুমি আসলে তোমার ঘাটতিটা একটু দেখে নাও তো হ্যাঁ কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড এই কম্পিটিশন দরকার নেই এবং সরকারের সিদ্ধান্তটা অসাধারণ যে থ্রি পর্যন্ত কোনো পরীক্ষা দরকার নেই টেনের আগে কোনো পরীক্ষা দরকার নেই পাবলিক পরীক্ষা এবং এটা দিয়ে কী হচ্ছে তোতা পাখি তৈরি হচ্ছে হ্যাঁ একুশ শতাব্দীর সিটিজেন তৈরি হচ্ছে না Bangladesh online school BOS is the alternative the first alternative and this is the first online school in the country এবং এর আমাদের হাত ধরে আমাদের দেখে আমি আশা করছি আরও এডুকেশন অন্টারপ্রেনার যারা আছেন আপনারাও এই ফিল্ডে এগিয়ে আসবেন এবং আমি আপনাদের হেল্প করব বাংলাদেশ অনলাইন স্কুলের অনেকগুলো আসলে শাখা হবে ভার্চুয়াল ক্যাম্পাসেস হবে অনেকগুলো একশোটা জায়গায় বাংলাদেশের বিভিন্ন প্রান্তে একশোটা জায়গায় এবং একশোটা জায়গায় একশো জন শিক্ষক থাকবে ক্লাসগুলো সেন্ট্রালি হবে ঢাকা থেকে আমি সেখানে আমরা ইউনিভার্সিটি টিচার দেশের টিচার বাইরের টিচার রাইটার বিভিন্ন প্রফেশনালস সেখানে পড়াবে এবং ওই যে ভার্চুয়াল এক একটা ক্যাম্পাস ফিজিক্যাল ক্যাম্পাসের মধ্যে ভার্চুয়াল ক্যাম্পাস ওখানে একজন করে শিক্ষক কিন্তু থাকছেন এবং চার পাঁচজন বাচ্চা আমাদের কোনো এই অনলাইন আমাদের বাংলাদেশ অনলাইন স্কুলে কিন্তু একটা বাচ্চা আমরা ভর্তি নেব না আসলে চারটা বা ছটা বাচ্চা একটা ক্লাসের এর একটা বড় ক্লাসরুমের মতো থাকবে বড় মনিটর থাকবে মোবাইলে কেউ ক্লাস করতে পারবে না হ্যাঁ বড় মনিটর থাকবে একটা ল্যাপটপ থাকবে এবং একজন টিচার থাকবে প্রত্যেকটা ওই ওই ক্যাম্পাসে হেল্প করার জন্য আর মেইন ক্লাস কিন্তু আমাদের ভার্চুয়াল যেটা সেন্ট্রাল ক্যাম্পাস ঢাকার সেখান থেকে হবে তো এটা এত সুন্দর করে প্ল্যান করা হয়েছে this will be a model not only for Bangladesh but also for the whole world so this is the alternative so this is a great opportunity sir এটা যেহেতু আমাদের বাংলাদেশের প্রথম ফার্স্ট অনলাইন স্কুল সো আপনাদের প্রস্তুতি কেমন প্রিপারেশন কি তুমি যখন কাউকে নকল করতে পারবে না তখন তুমি একটা ভেজালে থাকো তোমাকে অনেক আবিষ্কার করতে হয় তোমার অনেকগুলো চ্যালেঞ্জেস নিয়ে রিসার্চ করতে হয় তো আমি যেহেতু বাংলাদেশের সবচেয়ে বড় অনলাইন ক্লাসগুলো কন্ডাক্ট করি তুমি জানো এটুআইতে আমি এটুআইয়ের টিচার্স ট্রেনিংটা শুরু হয় আমার হাত ধরে এখানে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় শিক্ষামন্ত্রী ওনাদের অসাধারণ কোঅপারেশন এটুআইয়ের অসাধারণ উদ্যোগের জন্য আমি চার হাজার শিক্ষককে এই করোনার মধ্যে সবচেয়ে বড় বড় টিচার্স ট্রেনিংগুলো কন্ডাক্ট করলাম যেগুলো যদি আমি টাকা নিতাম তাহলে এক কোটি বিশ লক্ষ টাকার ট্রেনিং আমি প্রোভাইড করেছি কমপ্লিটলি ফ্রি ওকে পরে পঞ্চাশ টাকা একশো টাকা দিয়ে হয়তো রেজিস্ট্রেশনের একটা ফি আমরা চিন্তা করছি এরকম তো এই যে সুযোগটা আমি তৈরি করে দিলাম এরপরে কিন্তু এটুয়ের মাধ্যমে বাংলাদেশে প্রচুর পরিমাণে ট্রেনিং এখন হচ্ছে but I was the first trainer যে আমি এটুয়াইকে নকি করেছি আমি যে আমাদের শিক্ষকদের জন্য কিছু করা দরকার এবং আমরা করেছি সেটা টিসল বাংলাদেশ থেকে আমি করেছি সারা দিন রাত খেটে এরকম চার হাজার শিক্ষকে বাংলাদেশের অ্যাম্বাসাডার টিচার রয়েছেন তারা অসাধারণ স্মার্ট টিচার অ্যাম্বাসাডার টিচার আমাদের এটুয়ের তাদের দেড় হাজার শিক্ষককে আমি ট্রেনিং দিয়েছি চার দিন বসে এরকম করে প্রায় দেড় মাস বসে আমরা চার হাজার টিচারকে ট্রেনিং দিয়েছি তো আমরা এই ফিল্ডটা সম্পর্কে একটু বেশি ভালো জানি যে অনলাইনে কিভাবে চমৎকার আউটপুট আনা যেতে পারে চমৎকার ইন্টারন্যাশনাল কোয়ালিটি আনা যেতে পারে এবং আমরা টিসল বাংলাদেশের কিডসদের দেখেন টিসল কিডসদের দেখেন এবং আমাদের প্রেজেন্টেশনগুলো দেখেন এটা ট্রেডিশনাল স্কুলিং থেকে ওয়ে বেটার এবং আরেকটি ব্যাপার হচ্ছে এবছর আমি টোয়েন্টি টোয়েন্টিতে সেলটা করেছি তুমি জানো কেমব্রিজ ইউনিভার্সিটির সেলটাটা যেহেতু কমপ্লিটলি অনলাইন বেস ছিল ইংল্যান্ড থেকে কন্ডাক্ট করা হতো তো এখানে আমি কেমব্রিজের এই ম্যানেজমেন্টটা শিখেছি যে কিভাবে অনলাইনে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা যেতে পারে সেই নলেজটা আমরা এখানে দেবো এবং আজকে একটা ট্রেনিং হয়েছে তুমি দেখেছো টিচার্সদের আমরা টিচারদেরকে এক মাস ধরে এভরিডে ট্রেনিং দিচ্ছি টেকনোলজিক্যালি কিভাবে সে বেস্ট হতে পারে এবং হাউ টু টিচ সেটা জানে হোয়াট সবাই জানে আমাদের আমাদের ছেলেমেয়েরা আমাদের শিক্ষকরা সবাই জানে ম্যাথমেটিক্স কি এটা সেটা সবগুলো জানে ইংলিশ বাংলা সাবজেক্ট নলেজ আছে আমাদের শিখতে হবে হাউ টু টিচ ওই যে থ্রি ইডিয়টস মুভির মতো স্যার ইঞ্জিনিয়ারিং তো আপনি ভালো জানেন আমি দেখালাম পড়াতে হয় কিভাবে সেটার উপর ট্রেনিং হচ্ছে সো আমাদের প্রস্তুতি অসাধারণ এবং যদি আপনারা কেউ অনলাইন স্কুল নিয়ে চিন্তা করেন আমি আমার এই উদ্যোগের একটা রেপ্লিকা দিয়ে আমি সবাইকে হেল্প করবো আমার নাম্বার এখানে ক্যাপশনে দেওয়া আছে আপনারা আমাদের সাথে অনলাইন স্কুল নিয়ে যারা কাজ করতে চান আমরা একশোটা ইউনিট আসলে এটার sub virtual office sub virtual school আমরা একশোটা জায়গায় তৈরি করব সেটার জন্য অনেক কন্ডিশন রয়েছে এখানে একটা ফর্ম রয়েছে আপনারা ফর্মটি ফিল ইন করে রাখুন আমরা আপনাদেরকে মিটিংয়ে ডাকবো মিটিংয়ে সব আমাদের প্ল্যানিং সিস্টেম সব বলে দেব তো যাদের সাথে এটা যাবে we will work together sir এবার হচ্ছে একদম চলে এসেছি আমি একদম একটা মেন কোর পয়েন্টে যে এই অনলাইন স্কুলের আসলে ফি কত এবং এই অনলাইন স্কুলটা যারা হচ্ছে পরিচালিত করবে বা হচ্ছে আমাদের যে টিচার্সরা থাকবে ছোট ছোট বাচ্চাদেরকে যারা পড়াবে সেই টিচার আসলে কারা আমরা কাদেরকে দিয়ে আসলে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি তাদেরকে কিভাবে ট্রেন করছি আচ্ছা ভেরি নাইস কোয়েশ্চেন আসলে একটা বাচ্চা কোন মানের হবে সেটা নির্ভর করে শিক্ষক কোন মানের শিক্ষকের বেতন যদি হয় পাঁচ হাজার টাকা আমরা যেটা দেখছি শিক্ষকরা এই ক্ষেত্রে প্রচণ্ড বঞ্চিত এখানে আবার একটা ব্যাপারও আছে আমরা খুব ট্যালেন্টেড ছেলে মেয়েদেরকে টিচার হতে দেখছি না তো ট্যালেন্টেড জানা সে তো পাঁচ হাজার টাকা আসলে এমনিও পাবে তো আমাদের এখানে প্রথম শর্ত হচ্ছে চমৎকার রেজাল্ট করা থাকতে হবে ট্যালেন্টেড পাস্ট থাকতে হবে তার একাডেমিক পাস্ট তার টেকনোলজিক্যালি বস হতে হবে এই বসের টিচারদের বসই আসলে হতে হবে কারণ এখানে বিশ্বের বিভিন্ন কান্ট্রি থেকে বাংলাদেশিরা এবং ভারতীয়রা যারা আছে তারা স্পেশালি এখানে ভর্তি হবে যারা বাংলা ভাষাভাষী এটা ইংলিশ ভার্সন বা ইংলিশ মিডিয়াম স্কুল হচ্ছে আসলে আমাদের বিওএস বাংলাদেশ অনলাইন স্কুল তো এখানে টিচার হবে world class teacher this is our strength এবং mostly teachers will be CELTA certified এবং আইএলসের স্কোর থাকতে হবে তাদের এবং আমাদের একটা লং টার্ম ট্রেনিং এটা নিতে হবে তারপরে হচ্ছে টিচার হবে ইউনিভার্সিটি টিচার থাকবে ইঞ্জিনিয়ার থাকবে বুয়েট মেডিকেল থেকে পাশ করা থাকবে যেহেতু অনলাইন স্কুল যে কোনো জায়গা থেকে আমি একজন চাইলাম যে বুয়েটের একজন ইঞ্জিনিয়ার সে ক্লাস নেবে দিস ভেরি পসিবল কিন্তু আমি শুধু নর্মাল কেমিস্ট্রিতে পড়েছি এক জায়গায় নর্মাল জায়গায় তাকে দিয়ে পড়াবো না সো এখানে টিচারে থাকবে সবচেয়ে সেরা শিক্ষক প্রফেশনে আছে তাদেরকে দিয়ে আমরা একজন ব্যাংকারকে দিয়ে আমরা ক্লাস নেব একজন ইঞ্জিনিয়ারকে দিয়ে নেব একজন রাইটারকে দিয়ে নেব একজন সেক্রেটারিকে দিয়ে নেব সরকারের বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে নেব যে নামটা তুমি দেখছো বাংলাদেশ অনলাইন স্কুল তার মানে এটা আমাদের স্কুল এটা আমার স্কুল না এটা আমি দেশের জন্য করেছি সো টেকনোলজিক্যালি একটা স্কুল করতে আসলে অনেক খরচ হয় এটা যাদের আইডিয়া নাই তারা হয়তো সমালোচনা করতে পারেন তো ইংলিশ মিডিয়াম স্কুল যেগুলো আমরা নাম করা হিসেবে জানি সেগুলোতে যে ফি তার চেয়ে অনেক কম তার চেয়ে অনেক কম কিন্তু ট্রেডিশনাল স্কুল থেকে অনেক বেশি কারণ এখানে আমি ধরো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করা অনেক টিচারকে আমরা নিচ্ছি সে আইবিএতে পড়ছে বুয়েটে পড়াশোনা করেছে বিদেশে পড়াশোনা এবং তুমি জানো যে ইংল্যান্ড থেকে আমরা টিচার নিচ্ছি বিভিন্ন কান্ট্রি থেকে নিচ্ছি এই টিচারদের ডলারে ডলারে পেমেন্ট করতে হবে এই জন্য আমার আমরা তো কোনো সরকারি ফান্ডে চলবো না তাহলে হয়তো একটা ডিফারেন্ট ব্যাপার ছিল তো আমাদের ফিটা নির্ধারণ করা হয়েছে এভাবে মান্থলি ফি হচ্ছে টেন থাউজেন্ড টাকা মান্থলি ফি হচ্ছে টিউশন ফি এটা সেটা প্লে হোক আর নার্সারি যেই হোক আমাদের সবসময় ফিটা একই থাকবে প্লে থেকে একদম বড় পর্যন্ত অনেকে বলতে পারেন যে প্লের ফি এত কেন প্লের বাচ্চাদের পড়ানো আরও কষ্ট বেশি বড় বাচ্চাদের চেয়ে সো আমরা প্রতি বছর বছর ফি এটা আসলে বাড়াবো না আমাদের এটাই হচ্ছে রাখার নিয়ত ইনশাল্লাহ তো টেন থাউজেন্ড টাকা মান্থলি টিউশন ফি আর হচ্ছে অ্যাডমিশন ফি এবং টেকনোলজিক্যালি আমাদের যেসব ম্যাটেরিয়ালস আছে এই দুটা মিলে হচ্ছে টোয়েন্টি থাউজেন্ড টাকা অর্থাৎ তার থার্টি থাউজেন্ড টাকা টোটাল খরচ হবে এবার মাসে মাসে সে টেন থাউজেন্ড করে টাকা পে করবে আর তার ওখানে যে ভার্চুয়াল ফিজিক্যাল যে ক্যাম্পাসটা হবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সেখানে পাঁচজন ছজন গার্ডিয়ান মিলে ওই রুমটাকে সাজানোর জন্য যে ইনভেস্টমেন্টটা লাগে ওইটা আমাদের আদলে আমরা সব বলে দেব কি টেকনোলজি কি সবগুলো বলে দেব সে অনুসারে ওই ক্যাম্পাসটা সাজাতে হবে তার মানে আমরা খুব ভালো খুব অ্যামেজিং কিছু পেতে যাচ্ছি রাইট বাংলাদেশ যেটা কখনো দেখেনি দেখেনি হ্যাঁ সো 2021 এটা আমাদের একটা স্লোগানও ছিল রাইট যে উনি দুই সাল আমাদের একটা পরিবর্তনের সাল ডিজিটাল বাংলাদেশের স্পেশালি তো সেটা বাংলাদেশ উপলব্ধি করবে শিক্ষা ব্যবস্থায় কিভাবে দুই হাজার একুশ কীভাবে দুই হাজার একুশ না দুই হাজার একুশ কীভাবে দুই হাজার একচল্লিশ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা সুযোগ সবাইকে এনে দেওয়ার জন্য এবং আমি আশা করছি যে আমরা খুব তাড়াতাড়ি এই যে অনলাইন স্কুলের যে শুরুটা সেটা আমরা জানতে পারবো আমাদের এই ভিডিওর ক্যাপশনে কিন্তু একটা অ্যাডমিশন ফর্ম আছে সবাই কিন্তু ওইটা অবশ্যই ফিল ইন করবেন সো আমরাই আপনাদেরকে কল করব এবং আপনাদের কোনো ডিটেইলস জানা থাকলে আপনারা আমাদের অফিসের নাম্বারে কল করতে পারেন আমরা আসলে গার্ডিয়ানদেরকে নিয়ে একটা মিটিং করব তাদের কথা শুনবো হ্যাঁ এবং এখানে চ্যালেঞ্জেস দেখা যাবে অনেক গার্ডিয়ানের মাথায় অনেক সুন্দর সুন্দর বুদ্ধি আছে সে সেটা আমাদের সাথে শেয়ার করবেন আমরা সবাই মিলে স্কুলটাকে আসলে চালাবো আমরা যদিও দেশ বিদেশ থেকে ট্রেনিং নিয়ে আমরা প্রস্তুতি অসাধারণ নিয়েছি তার মধ্যেও দু একজনের এত সুন্দর আইডিয়া থাকতে পারে যেটা আমাদের হয়তো উপকারে আসবে এবং একটা মডেল স্কুল আমরা এখানে দাঁড় করাচ্ছি এটা বাংলাদেশের স্ট্যান্ডার্ড না এটা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড হবে এই বাংলাদেশের এডুকেশনকে স্ট্যান্ডার্ড এডুকেশন পৃথিবীর সবাই বলবে এই নিয়ত নিয়ে কাজ করছি সো সবার কাছে দোয়া চাইছি যাতে বস বাংলাদেশ অনলাইন স্কুল যাত্রা শুরু করতে পারে দুই হাজার একুশের জানুয়ারি থেকে ইনশাল্লাহ এবং আপনারা কাজ করবেন আর এখানে একটা একটা মতো সমস্যা রয়েই গেছে সেটা হচ্ছে আমরা সর্বোচ্চ কত পাঁচশো স্টুডেন্ট নিতে পারবো তো বাংলাদেশের স্টুডেন্ট কোটি কোটি এই জন্য আপনারা যারা এই ফিল্ডে কাজ করতে চান আমি আপনাদেরকে হেল্প করব। আমাদের সাথে এটার একদম আদলে একটা স্কুল আপনাদেরও আমরা তৈরি করে দেব এই নাম দিয়ে আপনারা যারা এডুকেশন অন্টারপ্রেনার ভার্চুয়াল স্কুল খুলতে চান জাস্ট কন্ট্যাক্ট আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এই নাম্বারে এস এম এস অথবা হোয়াটসঅ্যাপ করবেন zero one six double three six eight six eight six eight thanks for watching our video be with B O S Bangladesh online school the difference why twenty twenty one is difference twenty twenty one rather twenty rather one আসসালামু আলাইকুম TESOL TV, edutainment 24 7. TESOL Grammar and Creative Writing course. for students and professionals. Sir writing কি Writing is an output skill, তাহলে এই আউটপুট পেতে আমাদের অবশ্যই কি দরকার input. ওকে তাহলে এই ইনপুটগুলো কি কি There are three things well reading, Reading and reading হ্যাঁ টেসল বাংলাদেশের গ্রামার অ্যান্ড ক্রিয়েটিভ রাইটিং কোর্সটি সাজানো হয়েছে শত শত রিডিং স্যাম্পলস দিয়ে রয়েছে paragraph and essay writing cover letter and CV writing memo and notice writing email writing and many more sir এই সব কিছু আমাদের কোন পদ্ধতিতে শেখানো হবে একক ও দলীয় ব্রেন স্ট্রমিং অ্যান্ড মেডিটেশন পদ্ধতি অ্যান্ড eclectic পদ্ধতি well and output hundred percent guaranteed why because the writers know how to teach writing. Yes, a dozen of writers are here to coach you. Join TESOL Grammar and Creative Writing course. Be confident in writing. For admission, fill in the Google form and call us at 0162 000994. TESOL TV, entertainment 24-7. Would you believe you could be fluent just in five classes? Would you believe you could master the correct pronunciation of 300,000 words just in three classes? Would you believe you could make 10,000 correct English sentences just in two classes? Would you believe you could master presentation skills just in two classes? Yes, spoken English, phonetics and Presentation course in action. Join TESOL Bangladesh and feel the difference. We promise you will enjoy every class here. Fill in the Google form given in the caption of this video. For details, call us 0162 0000994 or 016 Soul TV, entertainment 24/7. আসসালামু আলাইকুম শুভেচ্ছা জানবেন সবাই আমি শামীম হাসান নাহিন আসছি ইজি ইংলিশ নিয়ে আমি আসছি সাথে আসছে আমার বেবি আর সম্মানিত গার্ডিয়ানদের অনুরোধ করব যাতে আমরা সহজে সুন্দরভাবে ইংরেজিটা শিখতে পারি আপনার ভবিষ্যৎ প্রজন্ম যেন সুন্দর করে বিশ্বকে নেতৃত্ব দিতে পারে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারে এরকম ভাষা অর্থাৎ ইংরেজি ভাষা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ অবশ্যই তাকে শিখতে হবে এবং আমরা গল্প করে করে গল্প করে করে আমরা ইংরেজিটা শিখবো প্রতিদিন আমি লাইভে আসছি আমি শামীম হাসান নাহিন সংক্ষেপে সাহানা আমি লাইভে আসছি গল্প করে প্রতিদিন ইংরেজি শিখবো লাইভে আসছি রাত দশটায় ঠিক রাত দশটায় আমরা গল্প করবো এবং মজা করে গল্প করে ইংরেজিটা শিখবো এবং দেখাবো কিভাবে সহজে সহজে সহজে ইংরেজিটা শেখা যায় এখানে থাকবে বাচনভঙ্গি body language lip lip language you know facial expressions everything আমার মনে হয় সময়টা খুব ভালো কাটবে আমাদের আপনারা যদি সাথে থাকেন সমালোচনা এবং আলোচনা প্রশংসা সবই স্বাগত আমি স্বামী হোসেন নাইন ধন্যবাদ জানাচ্ছি হৃদয়ের রাজধানী থেকে Soul TV, entertainment 24-7. আসসালামু আলাইকুম everyone and welcome to TESOL Bangladesh আজকে কথা বলবো আইএলস রিডিং নিয়ে বিশাল এক সমস্যা throughout the country and throughout the world two binary questions about IELTS reading যেটা আপনাদের মনে সবসময় এসে থাকে number one is how do I score better in IELTS reading and number two question is how do I manage my time in IELTS reading আমি একটি একটি করে প্রশ্নের উত্তর দেবো প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে don't read in IELTS reading অদ্ভুত শোনাচ্ছে you must know how to combat IELTS reading because you will fight the way you learn now how to combat মনে প্রশ্ন আসে যে কীভাবে কমব্যাট করব। এটি একটি বিরাট ব্যাপার অল্প সময় বলা মুশকিল তারপরে আমি অল্প সময় একটু বোঝানোর চেষ্টা করছি first of all did you know that there are three kinds of IELTS reading activities number one scanning number two skimming and number three close reading অনেকেই হয়তো বলবেন এটা আর কি বললো স্ক্যানিং স্কিমিং তো আমি অনেকবার শুনেছি now my question is how many people know what is scanning when to do it and how to do it how many people know what is skimming when to do it and how to do it and what is close reading এই প্রশ্নগুলো উত্তর খুব কম মানুষেরই জানা আছে শুধু উত্তর না আমার বিশ বছরের অভিজ্ঞতায় আমি সুন্দরভাবে শিখিয়ে থাকি এই জিনিসগুলো কীভাবে করতে হয় আপনি কি জানেন যে আইএলস রিডিংয়ে ভোকাবিউলারির উচ্চতর দক্ষতা নব্বই শতাংশ ক্ষেত্রে প্রয়োজন নেই don't get me wrong I didn't say that আইএলসে ভোকাবুলারির উচ্চতর দক্ষতার কোনো প্রয়োজন নেই I specifically pointed out towards IELTS reading module only এভাবে আপনি যখন জানতে পারবেন আরও যে আইএলসে যে নয় ধরনের বেসিক প্রশ্ন রয়েছে সেই নয় ধরনের ভিন্ন ভিন্ন প্রশ্নগুলো নয় ধরনের মানুষের মতো ভিন্ন ভিন্ন আচরণ করে থাকে অদ্ভুত শোনাচ্ছে অদ্ভুত শোনালেও এটি সত্যি এবং নয় ধরনের মানুষের আচরণ যেমন ভিন্ন তাকে ভিন্নভাবে হ্যান্ডেল করতে হয় ঠিক সেভাবেই নয় ধরনের প্রশ্নকে আপনার তার আচরণ জেনে ভিন্ন ভিন্নভাবে হ্যান্ডেল করতে হবে তখনই আপনি আয়েলস রিডিংকে কমপ্লিট করতে পারবেন এই জিনিসগুলো আমাদের লাইভ ক্লাস যখন হয়ে থাকে অনলাইন সেশন আমি স্টুডেন্টদেরকে দিয়ে নিজে প্রমাণ করি ছাড়ি যে এই কথাগুলো সত্য কারণ ওনারা ওনারা নিজেই তখন বুঝতে পারেন এবং নিজেই জিনিসগুলো করে থাকেন ইন শর্ট পুরনো অভ্যাসগুলোকে ঝেড়ে ফেলে দিতে হবে দ্বিতীয় হচ্ছে অমূলক ভয় ভীতি যেমন ভোকাবুলারির ভীতি আননোন টপিকের ভীতি লেংথ অফ দি রিডিং এর ভীতি এই ভীতিগুলো আপনার থাকবে না এগুলো একেবারেই অমূলক যেগুলো আমি ক্লাসে প্রমাণ করে থাকি এবং তৃতীয়টি হচ্ছে নির্দিষ্ট ধরনের প্রশ্নের জন্য নির্দিষ্ট ম্যাথামেটিক্যাল মেথড বা গাণিতিক মেথড শিখে আপনি তাকে সলভ করতে পারবেন এভাবেই সম্ভব আইএলসে বেটার স্কোর করা রিডিংয়ে দ্বিতীয় প্রশ্ন কোনটি ছিল দ্বিতীয় প্রশ্ন ছিল how to I manage my time in IELTS reading এতক্ষণ ধরে যা বললাম এর ভেতরেই এই প্রশ্নের উত্তর নিহিত আছে আপনি যখন এই স্কিলগুলো অর্জন করবেন সময় এমনিতেই আপনার ম্যানেজ হয়ে যাবে একটি উদাহরণ দিই যখন অলিম্পিকে সাঁতার প্রতিযোগিতা হয়ে থাকে তখন যিনি প্রথম হন আপনার কি ধারণা যে বাকিদের টাইম ম্যানেজমেন্টের প্রবলেম ছিল নাকি বাকিদের স্কিলের প্রবলেম ছিল বাকিদের স্কিলে প্রবলেম ছিল so the million dollar answer of time management is you don't need to manage your time you need to manage your skill and time will be automatically in your pocket. Dear viewers, this is Kazim Mohammad Shafiq Iqbal, working as head of IELTS in Tehsil, Bangladesh. And I've been working as IELTS trainer for over 20 years. And I've conducted uh, nearly 25,000 classes. Uh, এবং আমি একাধিকবার আইএলসে নয় পেয়েছি নাইন আউট অফ নাইন এই জিনিসগুলো বলার উদ্দেশ্য হচ্ছে বিটিং দ্য ওন ড্রাম নয় beating the own drum is very good only when there are two things number one when it inspires others আর number two when people can learn সেজন্যই এই জিনিসগুলো বলা ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম again to everyone and hope to meet you soon thank you Soul TV, entertainment 24 7. Hello everyone, this is Ms. Travanti from TESOL Bangladesh, and here is a good news for you guys. TESOL Bangladesh আপনাদেরকে অফার করছে বাংলাদেশের সকল মায়েদের জন্য ইংলিশ ফর মাদার্স কোর্সটি এই কোর্সটি সাজানো হয়েছে বিশেষভাবে মায়েদের জন্য সো এই কোর্সে কি কি থাকছে সব ডিটেইলস এখন আমি এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি এই কোর্সটির ডিউরেশন হচ্ছে টু মান্থ এবং এখানে আপনারা জুমে মোট ষোলোটি ক্লাস পাচ্ছেন ফেসবুক লাইভে পাচ্ছেন চব্বিশটি ক্লাস এবং শুধু তাই নয় এর সাথে সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একশো পনেরোটি ভিডিও লেসন্স দশ ঘন্টার অডিও এবং দশটি e books so what are you waiting for please fill in the Google form given in the caption of this video you can call us at 0162 Thank you so much for watching this video. Keep your eyes on our page. Take care. Bye-bye. T-Sol TV, entertainment 24-7. Prophet Muhammad used to repeat an important thing three times so that his companions could memorize it. He was the best teacher of all time. While teaching pronunciation and English at Tasol, we try to follow our beloved Prophet's way. We call it three beats or six beats system. Yes. For example, while teaching English pronunciation, we follow this 3 or 6 beat system. Ta ta ta, ta ta time, pa pa pa, pa pa pencil. So now, let's practice the dialogue together. I'm going to ask you a question. Please mm -hmm. answer. Is it difficult? No, it's easy peasy. Is it difficult? No, it's easy peasy. Is it difficult? No, it's easy peasy. Is it difficult? So you see, if you hear a dialogue three times, you never forget. You can memorize it. It is permanently stored in your brain cells. And you know what? We also do not encourage learners to do any sort of translation, for example, from English to Bengali, because this creates a barrier in their fluency. You know, they cannot learn proper fluent English like this. Do not forget to fill in the form that is given in the caption of this video. And if you need more details, please do not forget to contact us on 0162 00994 or 0163 So, see you soon in TESOL's virtual classroom. Thanks for watching. Soul TV, Entertainment 24 7. We believe education is cooperative, not competitive. Hello, I'm Amrita Domshunti, Vice Principal at Bangladesh Online School. Bangladesh Online School is the first ever online school in the history of Bangladesh with a vision to shape the future of our coming generations. We are committed to providing our students with high quality technology based education that follows national curriculum, uses English as the medium of instruction. TESOL TV, edutainment 24-7. বস জিজ্ঞেস করেছেন কাঁপছেন কেন আপনি কাঁপার দেখছেন কি দেখেন এটির পরে আমরা স্বাভাবিকভাবে বসতে পারি না কথা বলতে পারি না একরকম সাজিয়ে যাই আর রকম করে কথা বলি আমরা আবার সামনে রয়েছে five thousand people or one thousand people are there five hundred people are there হ্যাঁ এবার বলেন তো কেমন লাগবে সারা রাত আমি মনে হবে মানে কালকে কি করবো কালকে করবো কালকে আমার বক্তৃতা রয়েছে তাই না সব মিলিয়ে আমরা কেমন যেন গোলমাল লাগিয়ে ফেলি নার্ভাসনেস প্রেজেন্টেশনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে গিয়েছে বড় বড় চ্যালেঞ্জ হ্যাঁ অর্থাৎ প্রত্যেকটা মানুষ talented each and everybody is talented versatile প্রত্যেকেই বহু গুণে গুণে শুধুমাত্র নার্ভাসনেসের কারণে এবং গার্ডস অর্থাৎ হিম্মত না থাকার কারণে আমরা কথা বলতে পারি না গুছিয়ে সুন্দর করে আমরা আমাদের এই কোর্সে টেসল বাংলাদেশে যে কোর্সটা আমরা অফার করছি এই কোর্স একটা সালাদের মতো পুরো প্যাকেজ এখানে থাকবে প্রেজেন্টেশন স্কিল এখানে থাকবে সুন্দর উচ্চারণে বাচন ভঙ্গিতে কথা বলে এবং প্রত্যেকটা ওয়ার্ডের একটা ট্রিটমেন্ট রয়েছে হ্যাঁ দেখেন আমরা বলি ল্যাঙ্গুয়েজ তিন প্রকার এটা একটা সালাদের মতো কোর্স বলছিলাম salad just like salad it has cucumbers it has mayonnaise, it has cheese it has tomatoes it has salt it has sweet সব কিছু থাকতে হবে এবং সহজে কীভাবে শেখা যায় সে কথা বলেই শেষ করব আর দেখেন সবচেয়ে বড় কথা যেটা বলছিলাম তিনটা ল্যাঙ্গুয়েজ রয়েছে আমরা মনে করি শুধু ঠোঁট কথা বলে আমরা বলি L B V lip language, B, B for uh, body language and V for voice language অর্থাৎ মানুষ শুধুমাত্র ঠোঁট দিয়ে কথা বলে না যদি এরকম করে কথা বলে হুম ঠোঁট দিয়ে কথা বলে তুমি আমার কি শেখাবা আমি জানি <laughs> হয়তো এই ভিডিও দেখে কেউ কেউ মন্তব্য করে বসেছেন কিনা কে জানেন কত দেখলাম এরকম তাই না প্রতারিত হতে হতে বিশ্বাসের জায়গাটা সংকুচিত হয়ে গেছে গিয়েছে এখন টিসল বাংলাদেশ এনেছে নতুন ডাইমেনশন অর্থাৎ আমরা নতুন করে বিশ্বাসের জায়গাটাকে আরও প্রসারিত করতে চাই দেখেন তিনটা ল্যাঙ্গুয়েজের কথা বলছিলাম প্রত্যেকটা ওয়ার্ডের একটা ট্রিটমেন্ট রয়েছে আপনি বলেন যেমন বলছেন একজন একজন বক্তৃতার কথা বলছি কাউকে হার্ট করানোর উদ্দেশ্য না একটা এক্সাম্পল দিচ্ছি বাচ্চারা বসে রয়েছে সামনে ফুলের মতো সুন্দর সুন্দর বাচ্চারা বসে রয়েছে একজন গণ্যমান্য ব্যক্তি এসেছেন এসে উনি এসেছেন এইভাবে তোমাদের মাঝে আসতে পেরে তোমাদের মাঝে আসতে পেরে আমি খুবই আনন্দিত আনন্দ চেহারা দেখছেন মনে হচ্ছে টাকা পয়সা ধার চাওয়া হয়েছে তার কাছে আচ্ছা উনি যদি বলতেন এভাবে আমার মনে হচ্ছে আজকে কি জানো মানে যেভাবে শুরু করে সবাই আমি খুব আনন্দিত নিশ্চয়ই আপনারা ভালো আছেন এই কথা শুনতে শুনতে আমার কান টান পচে গিয়েছে তাই না হ্যাঁ তাহলে যদি উনি যদি এভাবে আসতেন উনি বলতেন যে মনে হচ্ছে আমি যেন ফুলের বাগানে বসে রয়েছি তোমাদের মাঝে আসতে পেরে আমার এত ভালো লাগছে মনে হচ্ছে তোমরা প্রত্যেককে একটা ফুটন্ত গোলাপ ফুল লাল গোলাপ ফুল <laughs> আমার খুব ভালো লাগছে তোমরা কি চকলেট খাবে বলো হ্যাঁ এইভাবে যদি উনি গল্প করে শুরু করতেন সবাই খুব মজা পেত সব বাচ্চারা মজা পেত তাই না অর্থাৎ আনন্দিত বলছি কিন্তু মুখে আনন্দ নাই অনেকে জিজ্ঞেস করছে কেমন আছে হাউ ইউ বলছেন আসি ভালো কেমন আছেন ভাই ভালো আছি এই কি করি কোন ভাই আর ভালো থাকি কেমনে দেখেন চেয়ার ভাই ভালো আছি আমি ভালো আছি ঝলমল করে বলেন আমরা বলি এভাবে বলোই যদি ভালো তবে মুখটা কেন কালো বলো হেসে ভালোবেসে ছড়িয়ে খানি কালো বন্ধুরা আমরা যেটা করব সহজে ইংরেজিটা শেখার জন্য গ্রামার কিভাবে সহজ গ্রামারকে আমরা খুব ভয় পাই প্রেজেন্টেশন নিয়ে কথা বললাম একটু কথা বলবো গ্রামার নিয়ে কথা বলবো একটু উচ্চারণে কথা বলবো একটু হ্যাঁ তারপরে আমরা বিদায় নিচ্ছি সেটা হচ্ছে কি গ্রামার নিয়ে আমরা ভয় পাই দেখেন ইংরেজি সহজে তৈরি করা যায় খুব সহজ খুব সহজ সেন্টেন্সগুলো সহজে তৈরি করা যায় আমাদের আমরা মনে করি ইংরেজি একটা কঠিন ভাষা কিন্তু যদি আপনি টেকনিক জানেন সব সহজ একেবারে সহজ আমরা ইংরেজি নিয়ে চাষ করছি বহুদিন ধরে অতএব আমাদের কাছ থেকে কিছু শর্টকাট ওয়েজ আপনারা পেতেই পারেন হুম তো ধরেন আমি বলছি ফুলটা ফুটতে ফুটতে ফুটলো না এই যে সেন্টেন্সটা আমরা বলছি the flower bloom bloom bloom but finally not bloom তাই না the man die die die but finally not die লোকটা মরতে মরতে শেষ পর্যন্ত মরে নাই এতে বাঁচি গেছে তো ধরেন আপনি বলছেন এইভাবে লোকটা মরতে মরতে শেষ পর্যন্ত মরেনি the man die die die but finally he is still alive এরকম ইংরেজি হবে না বন্ধুরা কি হবে তাহলে the man almost died then অলমোস্টের ম্যাজিকটা দিলে কিন্তু হয়ে যাচ্ছে এরকম সব টেকনিক দিয়ে দিয়ে আমরা ইংরেজি করবো এখানে টেকনিক দিয়ে দিয়ে আপনার অবশ্যই ভালো লাগবে একদম ডার্থ ইন কন্টেন্ট বলবো ব্যর্থহীন কণ্ঠে বলবো ইমান নিয়ে বলবো হৃদয় থেকে বলবো মুখ থেকে বলবো না হৃদয় থেকে বলবো এখান থেকে from the heart learn to say learn to say খাই you must learn everybody has to learn because you can give the technologies the technologies technique shortcut ways আপনি দেখবেন সহজে শিখে ফেলেছেন একবারে সহজে দ্য ম্যান যেটা বলছিলাম the man almost died the man almost died আপনি একটা টেকনিক এখনই জেনে নেন যে একটা কাজ হতে যেও শেষ পর্যন্ত হয়নি প্রায় হয়ে গেছিল কিন্তু শেষ পর্যন্ত হয়নি বাংলাদেশ চিন্তা চিন্তা শেষ পর্যন্ত আর ষোলো কোটি আঠারো কোটি মানুষ হাহাকার করলো আল্লাহ এক রানের জন্য বাংলাদেশ জিততে পারলো না বাংলাদেশ অলমোস্ট ওয়ান জিততে জিততে শেষ পর্যন্ত জিততে পারলো না আপনি কি বলবেন Bangladesh win win win finally oh no not win Bangladesh lose lose lose lose আর এরকম বাংলাদেশ ইংলিশ বলা যাবে না প্রিয় বন্ধুরা Bangladesh almost won oh my God beautiful okay fine দেখেন উচ্চারণের কথা বলছি দেখেন আমরা বলি উচ্চারণের সলিউশনে যাচ্ছি দেখেন সব টেকনিক একটা department store TESOL Bangladesh is a department store দেখেন উচ্চারণের কথা বলছি উচ্চারণ তাই না ধরেন আমরা বলছি ডিফারেন্স ওরা বলছে ডিফারেন্স সঠিক উচ্চারণটা কি ডিফারেন্স তাই না আচ্ছা এটাই তো ডিফারেন্স সামান্য ডিফারেন্স যে কোনো বাংলাদেশি ব্যক্তি উচ্চারণ ভালো করতে পারে যে কোনো আমরা বলি মাই হবে মেলামিন আলামিন বলতে পারলে মেলামিন কেন বলতে পারবো না <laughs> তাই না আমরা বলছি মেলামাই ভুল মেলামিন তাই না আলামিন বলতে পারলে মেলামিনও বলতে পারবো দেখেন আমরা যখন উচ্চারণ করছি ত থ দ ধ ট ঠ ঢ সব বলতে পারছি দেখেন আমাদের ইজি ইংলিশে ইজি করে বলা হবে সব কিছু ত থ দ ধ ট ঠ আমরা সব বলতে পারি একজন রাশিয়ান কিংবা চাইনিজ তারা বলতে পারে তারা হয়তো বলছেন ত ত ত ত ত ত দ কিন্তু আমরা বলতে পারছি ছয় আমরা বলছি না what is the time okay do understand I don't understand nothing is misunderstanding I am very very good সেই লিটার সেও লিটার বাংলাদেশ বেতার এভাবে কেউ বলছে না দেখেন আমরা আমাদের দেশে আমরা সবাই সঠিক উচ্চারণ করতে পারি যদি একটু চেষ্টা করি টেকনিক অনুযায়ী চেষ্টা করি দেখেন টেকনিকের অনেক মাজেজা রয়েছে তাই না যেমন আমার নাম হচ্ছে শামীম হাসান নাহিন ও নাম তো বলা হয়নি আমার তাই না আচ্ছা আমি যদি বলি শাহানা দেখেন আপনার এই নামটা কখনোই ভুলবেন না একটা বেটা মানুষের নাম শাহানা কিভাবে হয় শামিম হাসান নাহিম শাহানা তাই না টেকনিক করে অনেক কঠিন কঠিন তথ্য তত্ত্ব আপনি মনে রাখতে পারেন এই টেকনিক আমরা ইজি ইংলিশে সারা কোর্স জুড়েই দেব এবং একটা আগেই বলেছি সালাদের মতো হবে আচ্ছা এরপরে হচ্ছে ফ্লুয়েন্সি কীভাবে আনা যায় শেষ শেষ ফ্লুয়েন্সি কীভাবে কিভাবে অনর্গল আমি কথা বলতে পারি দেখেন অনেকদিন ইংরেজি নিয়ে চাষাবাদ করছি বই লিখেছি এবং অবশ্যই আপনাদের কাজে আসবে দ্যার্থহীন কণ্ঠে আমি আবারও বলতে চাই আপনাদের কাজে আসবে আসবেই শুধু মনে করবে না এটা একটা বিজ্ঞাপন এটা অবশ্যই ইমোশনের সাথে রয়েছে এই বিজ্ঞাপনের সাথে প্রিয় বন্ধুরা দেখেন আমরা বলছি ফ্রিয়েন্সি কীভাবে বাড়ানো যায় ইংরেজির মতো একটা বিশাল ভাষা enormous language it's a huge language enormous plus giant ginormous language ginormous language এটাকে আপনি যদি কন্ট্রোল করতে চান এই পাগলা সারকে আপনাকে টেকনিক অ্যাপ্লাই করতে হবে ফ্লুয়েন্ট কিভাবে হব আমি অনর্গল কথা বলবো জড়তাহীন হ্যাঁ আমি নাহীন কথা বলবো জড়তাহীন কিভাবে <laughs> আমরা কি উপায়হীন না দেখেন টেকনিক হচ্ছে কিউডি কোয়েশ্চেন ডায়ালগ যত বেশি পারেন the more you make question the more fluent you are yes you are question করতে হবে ডায়ালগ করতে হবে আমরা কিউডি করবো নাটক করব এই কোর্সের মধ্যে আমরা অভিনয় করব ছোট ছোট নাটিকা হবে মজা হবে ভিডিও হবে আপনার ভিডিও আপনি দেখবেন আ কি মজা বিউটিফুল আ থ্যাংক ইউ আপনি বুঝবেন এখানে আমার ভুল হয়েছে Huh. Hello, how are you? I'm fine, thank you, and how are you? Huh. Uh, hello, how are you? আপনি বলেছেন হয়তো এভাবে কিংবা আমি বলেছি এভাবে I I fine how are you I fine how are you yes I am fine are you fine no no you are saying fine make your face fine fine okay so আমরা শুধুমাত্র ভাষা শিখবো না আমরা এল ভি আবার একটু মনে করিয়ে দিই lip language body language and voice language ভয়েসের মধ্যেও আমার হাসি কান্না থাকতে হবে গুড নিউজ শোনার পরে আমি টেলিফোনে কথা বলছি ভয়েস দিয়ে আমি কথা বলবো তখন তো আমার চেহারা কেউ দেখছে না বডি ল্যাঙ্গুয়েজ কাজে আসবে না তখন কিভাবে কথা বলবো হ্যাঁ আমি তো আমি তো জার্মান ভিসা পেয়েছি ও গ্রেট ফাইনকি great nice to know so your voice is acting actually খাই he or she is watching your face yeah ladies and gentleman আমরা শুধুমাত্র স্পোকেন ইংলিশ হ্যাঁ করব না শুধুমাত্র যে ভাষা শেখো ভাষা হ্যাঁ ভাষা ভাষা জ্ঞান নিয়ে ভাষা শিখলে হবে না ভাষা আমরা বলি এভাবে শেষ কথা হচ্ছে এটাই একটা ওয়ার্ড একটা ওয়ার্ড যুদ্ধ লাগাতে পারে যুদ্ধ থামাতে পারে a word can start and stop a war সেই ভাষার কাজ আমরা করছি সেই ভাষার আমরা চাষি বন্ধুরা পুরাটা কোর্স জুড়ে আমি থাকবো ইনশাআল্লাহ আপনাদের সাথে সুখে দুঃখে টিচার হিসেবে না ট্রেনার হিসেবে না শিক্ষা সাথী হিসেবে অর্থাৎ লার্নিং পার্টনার হিসেবে থাকবো আপনাদের প্রত্যেকের সাথে ইনশাআল্লাহ কোর্স শেষ হয়ে গেলেও সম্পর্ক শেষ হবে না কোর্স শেষ সম্পর্ক শুরু অনেক ধন্যবাদ সবাইকে হৃদয়ের রাজধানী থেকে আসসালাম আলাইকুম TV, entertainment 24 7. According to Harvard research, parent-assisted education creates more impact on children's learning and development. Bangladesh Online School has created such platform for your children. We make each learner inquisitive, active and creative. We build grit, ethics and empathy slowly but surely. Our kids will lead the future Bangladesh. Please don't forget to fill in the form given in the caption of this video. Or to know more details, you can call us on 0162 4200. Bangladesh Online School. Country's first online school. TESOL TV, entertainment 24 7. Sir কিভাবে ভালো ইংলিশ লেখা সম্ভব by reading best samples well sir English লেখার জন্য কি কি দরকার you need ideas or a schema sir schema কিভাবে ডেভেলপ করা সম্ভব by brainstorming yes TESOL Bangladesh প্রথম নিয়ে এলো ব্রেনস্টর্মিং পদ্ধতি ভিত্তিক grammar and creative writing course sir এই কোর্সটি কাদের জন্য for IELTS candidates for BCS and government job preparation for corporate executives, for IT professionals and freelancers, and of course for the school, college, university teachers and students. For admission, please call or SMS to 0162 994 TESOL TV, entertainment 24-7. Hello, Assalamu alaikum everyone. This is me Sravanti. I'm coordinator of Tissel Kids. আজকে আমি ইয়াসি স্যারকে ইনভাইট করেছি যিনি হচ্ছেন বাংলাদেশ অনলাইন স্কুলের প্রতিষ্ঠাতা তাকে বাংলাদেশ অনলাইন স্কুল নিয়ে একদম ডিটেইলে আমাদেরকে কিছু বলার জন্য so sir hello Hi, assalamu alaikum. How are you? Yeah, wa alaikum assalam. I'm fine. What about you? I'm doing great. Okay. Sir, I've got some questions for you. Some questions, Yeah. please. So sir আমাদের প্রথম কোয়েশন হচ্ছে যে বাংলাদেশ অনলাইন স্কুল সম্পর্কে যদি আমাদেরকে কিছু বলেন this is the first online school in the country এবং যেন প্যান্ডেমিকের ইম্প্যাক্টের জন্য we need an alternative way of delivering education to millions of kids কিন্তু কেউ উদ্যোগ আসলে নিচ্ছে না তো আমার মনে হলো যে why not doing something for the country exactly yeah right এবং এখন বাংলাদেশ কিন্তু অভ্যস্ত হয়ে গেছে অনলাইন এডুকেশনে so this is the first online school যেটা একটা uh, তোমার পায়োনিয়ারিং ভূমিকা পালন করবে অ্যান্ড uh, এটা কমপ্লিটলি টেকনোলজি বেসড একটা স্কুল অ্যান্ড এটা এটা বাইরে আছে we have got also home schooling concept okay এটা অ্যামালগেমেট করা হয়েছে home school online school and parent assisted learning system okay so sir এরপর আমাদের সব অভিভাবকদের যে একটা মেইন কোয়েশ্চেন থাকে যে এটা কি সরকার অনুমোদিত স্কুল কিনা রাইট ধরো তোমার একটা বাচ্চা আছে হ্যাঁ ধরে নেই ঠিক আছে তো এখন এই বাচ্চা ধরো প্লে গ্রুপে ভর্তি করবা তার ভোটার আইডি কার্ড লাগবে না না কেন সরকার অনুমোদন লাগবে তো তো ব্যাপারটা হচ্ছে কবে সে এসএসসি পরীক্ষা দেবে সরকার সিদ্ধান্ত নিয়েছেন অসাধারণ একটি সিদ্ধান্ত যে এসএসসি পরীক্ষার আগে কোনো পাবলিক এক্সাম হবে না এবং সরকারি নিয়ম হচ্ছে কিন্ডার গার্ডেন যে স্কুলসগুলো রয়েছে যেগুলো যার যার স্কুল থেকে পরীক্ষা দিতে পারবে এইটে সরকারের একটা অনুমোদন লাগে এসএসসি হচ্ছে মেইন অনুমোদন এইটার পরীক্ষাই থাকছে না তার মানে এসএসসি দশ বছর পরে হচ্ছে চিন্তা গুড নিউজ হচ্ছে আমাদের কিন্তু ফিজিক্যাল স্কুল রয়েছে future gen international school future commerce college এবং আমাদের এই বাংলাদেশ অনলাইন স্কুলেরও ফিজিক্যাল ক্যাম্পাস আসলে শুরু হবে দুই হাজার বাইশে সো বাচ্চা জন্ম নেওয়ার সাথে সাথে যেমন ভোটার আইডি কার্ডের কথা চিন্তা করা যাবে না এন আইডি কার্ড এরকম প্লে গ্রুপে ভর্তির সময় অনেক কিছু এত চিন্তা করা আসলে দরকার নেই ওকে স্যার বস প্রতিষ্ঠার চিন্তা আপনার মাথায় কিভাবে এলো ঠেকছো যেথায় শিখছি সেথায় মানে হচ্ছে হোল বাংলাদেশের শিক্ষার্থীরা এখন মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি ইমপ্রেজেন্ট অবস্থায় আছে হ্যাঁ তো সেক্ষেত্রে বাবা মা কিন্তু তাদেরকে কাছে পাচ্ছে অনেক বাচ্চাদেরকে হ্যাঁ। বাচ্চারা তাদের কাছে পাচ্ছে হ্যাঁ। তো হার্বার্ড রিসার্চ বলছে যে যে এডুকেশন সিস্টেমে বাবা মা ইনভলভ থাকবে শিক্ষকদের পাশাপাশি হ্যাঁ। সেখানে কয়েক হাজার গুণ আউটপুট বেশি আসবে যেটা আমেরিকাতে শত বছর ধরে হোম স্কুলিং কনসেপ্টটা চলছে আচ্ছা। হ্যাঁ সব অ্যাডভান্স কান্ট্রিতে এটা আছে শুধু আমাদের দেশে এটা নেই তো এটা একটা অল্টারনেটিভ ওয়ে অফ এডুকেশন যেখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি সহ কিন্তু অনলাইন স্কুল থাকছে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এটাও বলেছেন যে আমাদের অল্টারনেটিভ ওয়েটাও চিন্তা করতে হবে যদি কোভিড কন্টিনিউ করে নাকি আমরা সবাই বসে বসে থাকবো কবে আল্লাহ ভালো করে দেবেন ডেফিনেটলি আমরা ভালো হওয়ার জন্য চেষ্টা করবো আল্লাহর কাছে দোয়া চাইবো সাইড বাই সাইড আমাদের কাজ থামিয়ে রাখবো না and online school is much smarter than offline school exactly right okay এরপর স্যার যে আমাদের দেশে এত স্কুল থাকতে ওয়াই বস মানে Bangladesh online school name says this actually boss B O S is a boss কারণ হচ্ছে আমরা বলি যে একটা স্কুলের বিল্ডিং সুনাম তৈরি করে দিতে পারে না এয়ার কন্ডিশন রুম সুনাম তৈরি করে দিতে পারে না ফর এক্সাম্পল রবীন্দ্রনাথ ঠাকুর যদি একটা গাছতলায় বসে সাহিত্য পড়ান আবদুল্লা আবু সাইদ স্যার যদি গাছতলায় বসে সাহিত্য পড়ান সাহিত্যের আলো জ্বলবে না জ্বলবে না আর আমি যদি পাঁচতলায় বসে পড়াই সাহিত্য কিচ্ছু হবে না তার মানে হচ্ছে টিচার কারা এই বস স্কুলের টিচার হচ্ছে অসাধারণ দেশ এবং বিদেশের সেরা শিক্ষার্থী যারা ছিলেন তাদের স্টুডেন্ট লাইফে তাদেরকে নিয়ে এই স্কুলটি প্রতিষ্ঠা করা হয়েছে প্রফেশনালসরা এটার মধ্যে ইনক্লুডেড আছেন সো এই জন্য best teachers best school simple sir এরপর যে সবার একটা কোয়েশ্চেন যে অনলাইন স্কুলের প্রয়োজনীয়তা আসলে কতটুকু বা কেন দরকার ব্যাপারটা হচ্ছে এরকম যে একটা জিনিস আমি বিপদ দেখছি সামনে হয় আমরা আঙ্গুল চুষবো না আমরা অল্টারনেটিভ একটা পথ বের করবো রে তো এখন ব্যাপারটা হচ্ছে অধিকাংশ বাবা মা তারা কিন্তু স্মার্ট হয়ে গেছেন এখন বাবা মারা এখন জানেন কিভাবে জুমে ক্লাস করতে হয় ওয়ানে প্লেয়ার নার্সারির কেজির বাচ্চারা জানেন কিভাবে জুমে অনলাইনে গুগল মিট দিয়ে ক্লাস করতে হয় এবং এটা তো ওই যুগ এটা তো সতেরোশো পঁয়ষট্টি সাল না <laughs> যে আমার খাতা কলমে তাল পাতায় লিখতে হবে দিস ইজ দ্যাট টাইম যখন ভার্চুয়ালি সব কিছু হচ্ছে সিবি হচ্ছে virtually everything is controlled actually by the robot artificial intelligence so this is the demand of the time okay sir এখন থেকে পনেরো বিশ বছর পর যারা হচ্ছে জবে ঢুকবে বা হচ্ছে যে কোনো ক্যারিয়ারে শুরু করবে তাদের জন্য আসলে আপনারা আপনাদের সিলেবাসটাকে কিভাবে সাজিয়েছেন অসাধারণ প্রশ্ন আমাদের দেশি এবং ওয়ার্ল্ডের কয়েকটা উদাহরণ দেই মা আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাকমা বলেছেন বিল গেটস বলেছেন এলন মাস্ক বলেছেন মানে এরকম সব ওয়ার্ল্ডের হাই প্রোফাইলের মানুষগুলো বলেছেন পৃথিবীর বর্তমান শিক্ষা ব্যবস্থা এই যুগের মতো করে নয় গুগল বলে দিয়েছে যে আমরা ডিগ্রি কেয়ার করি না তোমার গ্র্যাজুয়েশন থাকতেই হবে এমন কোনো কথা নেই গুগলের কাজ করতে পারো efficient we really don't care about your degrees so আসলে এই স্কুলটা এতটা বেশি জরুরি একটা পথ প্রদর্শনের জন্য আমরা এমনভাবে সাজিয়েছি যে এখন থেকে পনেরো বা বিশ বছর পরে যে শিক্ষার্থীরা যখন ক্যারিয়ার ফিল্ডে যাবে তখন এই কাগজের সিবি কেউ সাবমিট করবে না আচ্ছা। তখন ভিডিও প্রোফাইল দিয়ে তোমাকে আসলে তোমার তোমাকে জাজ করা হবে এখনই সব জবের ইন্টারভিউ ভার্চুয়ালি হচ্ছে মিটিং ভার্চুয়ালি হচ্ছে তো এডুকেশন যখন এইভাবে ভার্চুয়ালি হবে এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটিস অনেকগুলো থাকবে আমাদের ওরকম করেই সাজানো স্কুলটা তিনশো পঁয়ষট্টি দিনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস থাকছে যেটা ট্রেডিশনাল স্কুলগুলোতেও নেই যেখানে আমাদের ভার্চুয়াল এটাও আছে সাইড বাই সাইড বাসাটাকে এমন একটা স্কুলে পরিণত করে ফেলা হবে বাবা মাকে সাথে নিয়ে so this is the best concept actually okay sir আসলে যারা বসে ক্লাস করবে তাদের টেকনোলজি সম্পর্কে কতটুকু জানা দরকার বা কি কি টেকনোলজি প্রয়োজন এই বসে এটা হল বাংলাদেশ আসলে এই কোভিড এর মধ্যে শিখে গেছে হ্যাঁ এখন গ্রামের বাবা মাও জুম কি ইন্টারনেট কি মোবাইল দিয়ে কোন অ্যাপ ইনস্টল করতে হবে গুগল মিট কি সবগুলো জেনে গেছে আমাদের একটা জাস্ট একটা স্মার্ট টিভি দরকার একটা ল্যাপটপ দরকার একটা হাই স্পিডের ইন্টারনেট কানেকশন দরকার জাস্ট থ্রি একটা টিভি স্মার্ট টিভি একটা ল্যাপটপ একটা হাই স্পিডের ইন্টারনেট কানেকশন আর একটা জাস্ট রুম সুন্দর একটা রুম যেখানে বাচ্চাটা বসে একটা স্কুলের এনভায়রনমেন্টে পড়াশোনা করবে আচ্ছা স্যার সপ্তাহে কয়দিন হচ্ছে স্কুলিং হবে এবং বাকি যদি যে ডেগুলো থাকবে তারা কি করবে তখন ওকে ফাইভ ডেজ ক্লাস হবে টোটাল দুদিন তাদের বন্ধ থাকবে ফ্রাইডে স্যাটারডে বন্ধ থাকবে ফাইভ ডেজ ডিফারেন্ট টাইমে ক্লাসগুলো হবে সকাল আটটা থেকে শুরু হয়ে তিনটা পর্যন্ত চলবে প্লে নার্সারি কেজির এই বাচ্চাদের ক্লাস শুরু হবে একটু দেরিতে আর বড় বাচ্চাদের ক্লাস শুরু হবে সকালে যাতে আমরা দেখেছি যে টেনে টনে উঠিয়ে বাচ্চাদের প্লে কাঁধে করে নিয়ে ব্যাগ এক কাঁধে বাচ্চা এক কাঁধে তারপর নিয়ে পিএইচডি করাচ্ছে ট্রেডিশনাল স্কুলগুলোতে এটা কোনো এডুকেশন সিস্টেম আসলে হতে পারে না বাচ্চাদের মেন্টাল একটা প্রেশার দেয়া রাইট আচ্ছা। তো এই ওই যে তোমার আরেকটা প্রশ্ন যে ওই যে দুদিন বন্ধ থাকছে যে শুক্র শনিবার এই দুদিন কিন্তু টিসল কিটসের আমাদের কিডসের একটা প্রোগ্রাম রয়েছে যে diploma in English and mental math for kids সেখানে আমরা বাচ্চাদেরকে একদম ওয়ার্ল্ড ফেমাস প্রেজেন্টার হিসেবে তৈরি করছি স্পেলার হিসেবে তৈরি করছি ক্রিয়েটিভ রাইটার হিসেবে তৈরি করছি এবং মেন্টাল ম্যাথমেটিশিয়ান হিসেবে তৈরি করছি সো আমাদের এই বসের বাচ্চাগুলো সবাই এখানে ভর্তি ওটার ফি তো বারো হাজার টাকা জানো <laughs> কিন্তু বসে যারা ভর্তি হবে এই বারো হাজার টাকার কোর্সটা আসলে তাদেরকে কমপ্লিট ফ্রি দেওয়া হবে এবং ফ্রাইডে স্যাটারডেতে oh তারা ক্লাস করবে সারা বছর ধরে গিফট বেস্ট গিফট ওকে এরপর স্যার স্কুলের এই মানে স্কুলে ভর্তি ফি কত মাসিক বেতন কত টিউশন ফিস কত এবং সব ফিসগুলো নিয়ে যদি আমাদেরকে একটু হচ্ছে it's a very very important issue yeah তো uh, তুমি ধরো একটা ইংলিশ ভার্সন বা বাংলা মিডিয়ামে uh, পড়ছে অথবা ইংলিশ মিডিয়ামে পড়ছে এর যদি একজন টিচার রাখতে যাও কয় টাকা লাগবে তোমার বাসায় দিতে কত টাকা লাগে নর্মালি ভালো মোটামুটি ভালো টিচার হতে হবে বারো তেরো হাজার টাকা লাগবে এক্স্যাক্টলি তাই এছাড়া ভালো টিচার পাওয়া আসলে সম্ভব হবে না এরপরে তোমার স্কুলের বেতন ইংলিশ মিডিয়াম বা ইংলিশ ভার্সন স্কুলগুলোর বেতন পাঁচ ছয় হাজার টাকা তাহলে বারো আর পাঁচ কত সতেরো হাজার টাকা তারপর তোমার বই কিনতে আট দশ হাজার টাকা ভর্তি ফি পঞ্চাশ ষাট হাজার টাকা ঠিক আছে সব মিলিয়ে দেখা যায় তিন চার লাখ টাকা প্রতি বছরে খরচ হয় তো আমরা কয়েকটা সিদ্ধান্ত নিয়েছি নাম্বার ওয়ান যে বাংলাদেশ অনলাইন স্কুলের বাচ্চাদের কোনো প্রাইভেট টিউটর থাকবে না আমাদের টিচাররা এই সন্ধ্যায় তাদেরকে অনলাইনে পড়ানোর ব্যবস্থা করছে অর্থাৎ সন্ধ্যায় বাচ্চারা গার্ডিয়ান সহ বসবে আমরা আমাদের অনলাইন টেলিভিশন রয়েছে হ্যাঁ আমাদের অনলাইন রেডিও রয়েছে আমাদের পডকাস্টিং রয়েছে আমাদের নিউজ পোর্টাল রয়েছে এবং আমাদের অডিও গ্রুপ রয়েছে সেগুলো দিয়ে বাচ্চাদের এবং গার্ডিয়ানকে একত্র করে আমরা সন্ধ্যায় হোমওয়ার্কের কাজটা আমরা করে দেব প্রাইভেট টিউটারের যে বারো তেরো হাজার টাকা এটা বাদ হয়ে গেল বেতন পাঁচ ছয় হাজার টাকা আমাদের এখনো এরকমই তো সব মিলিয়ে আমরা হিসাব করে দেখি ভর্তি ফি বইয়ের টাকা টিউশন ফির টাকা স্কুলের বেতন সব মিলিয়ে প্রতি দু মাসে আমরা মাত্র সেভেন্টিন থাউজেন্ড টাকা নেব oh মানে মাত্র সাড়ে আট হাজার টাকা করে ভর্তি ফি সব আলাদা কিছুই লাগছে না এক্সাম ফি বই টই কিচ্ছু লাগছে না সব আমরা এর মধ্যে বহন করব স্যার অভিভাবক যারা আছেন তারা কিভাবে হচ্ছে এই টাকাটা পরিশোধ করবেন আমাদের যে দু মাস পরপর সতেরো হাজার টাকা আসছে হ্যাঁ। এটা কেউ দু মাস পরপর দিতে পারবে আচ্ছা। প্রতি মাসে আমরা নিচ্ছি না প্রতি দু মাস পরপর কেউ ছ ট্যাক্স সাথে পে করতে পারবে কেউ তিন ট্যাক্স সাথে পে করতে পারবে এবং কেউ একদম বারো ট্যাক্স সাথে পে করতে পারবে এবং এটা পে করার জন্য bKash bank account card payment gateway যে কোনোভাবেই পরিশোধ করা যাবে আচ্ছা স্যার অভিভাবকগণরা এখানে আসলে কি কি সুবিধা পাবে বা তাদের ভূমিকাটা আসলে কতটুকু থাকবে এই শিক্ষা ব্যবস্থাতে আমাদেরকে যদি আমরা যেহেতু চিন্তা করেছি যে বাবা মাকে সাথে নিয়ে বাচ্চাদেরকে তৈরি করব তার মানে হচ্ছে প্যারেন্টস আর অ্যাকচুয়ালি সামওয়াট টিচার্স অলসো হ্যাঁ তারা কিছু তারা কিন্তু শিক্ষকের ভূমিকাটাও পালন করছে এই জন্য আমাদের এখান থেকে প্যারেন্টিং কোচ রয়েছে এবং আচ্ছা। আমরা এবং আমরা প্যারেন্টসদেরকে কিন্তু ট্রেনিং দিব যাতে বাচ্চার সব কিছু একটু দেখাশোনাও আচ্ছা। করতে পারে সেটার মানে এনে সাবজেক্ট পড়াতে হবে তাকে সে শুধু অ্যাসিস্ট করবে রাইট ওকে স্যার তাহলে হচ্ছে যে এখানে আমরা তো সব যেহেতু এটা অনলাইনে হবে তাহলে হচ্ছে টিচার অভিভাবক স্টুডেন্ট সবাই কি গেট টুগেদার হবে না কখনো ডেফিনেটলি দে উইল বি প্রতি তিন মাস পর পর আমাদের বাংলাদেশের যত স্টুডেন্ট থাকবে তারা ঢাকাতে বা যে কোনো একটা বড় স্পটগুলো যে থাকে সেখানে আমাদের একত্রিত হওয়া হবে এবং সেখানে বিভিন্ন ধরনের প্রোগ্রাম হবে এবং ভার্চুয়ালি কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কন্টেস্ট হবে টিভি প্রোগ্রাম হবে রেডিও প্রোগ্রাম হবে সো আচ্ছা। ডেফিনেটলি প্রচুর পরিমাণে তোমার ফিজিক্যাল গেট টুগেদার আমাদের আসলে থাকবে আচ্ছা স্যার যেহেতু এটা পুরোটা অনলাইনে হবে তাহলে এই ব্যাপারে আপনাদের প্রস্তুতি কি আসলে কতটুকু যদি আমাদের জানাতেন আমাদের প্রস্তুতি অসাধারণ আমাদের রয়েছে অসাধারণ একটি ওয়েবসাইট আমাদের রয়েছে একটি পডকাস্ট আমাদের রয়েছে অনলাইন রেডিও আমাদের রয়েছে অনলাইন টেলিভিশন এবং আমাদের এই সব কিছু মিট করার জন্য আমাদের ক্লাসের প্ল্যাটফর্ম হিসেবে গুগল মিট এবং হচ্ছে তোমার জুম প্ল্যাটফর্মকে আমরা ইউজ করছি আর টেকনোলজিতে আমরা বলেছি যে প্রতিটা বাসায় আমরা কিন্তু ভিজিটও করব হ্যাঁ। তার একটা টেলিভিশন স্মার্ট টিভি একটা ল্যাপটপ আর ইন্টারনেট কানেকশন লাগছে আর সব কিছু বই আমরা ই বুকস অডিওস ভিডিওস এবং পেপার ব্যাগ বইগুলো আমরা সব তো ওই টাকার মধ্যেই থাকছে আমরা ভর্তির সাথে সাথে সতেরো হাজার আর হ্যাঁ, কোনো পেমেন্ট হ্যাঁ প্রতি দু মাস পর সেভেন্টিন থাউজেন্ড করে পে করবে এরকম করে বছরে ছয়বার পে করবে সো প্রাইভেট টিউটর লাগছে না মানে কোনো কিছু আর খরচ করা কিন্তু প্যারেন্টসদের আচ্ছা। লাগছে না সো আমাদের প্রস্তুতি টেকনোলজিক্যালি খুবই আপডেটেড এবং তুমি খুশি হবে আমরা শিক্ষক নিয়েছি কিন্তু দেশ থেকে এবং দেশের বাইরে থেকে wow that's really nice foreign টিচার্সরাও থাকছে সত্যি আসলে এত কিছু একটা স্কুলে যে থাকতে পারে এটা পুরো দেশ কেন মানে পুরো পৃথিবীতে কোথাও আছে কিনা আমার এমন জানা কম দেশে রয়েছে খুব কম দেশে বাংলাদেশ আসলে বাংলাদেশে তো আসলে এরকম একটা উদ্যোগ নেওয়াটাই কিন্তু অনেক সাহস এই নাই তবে বাংলাদেশ এটার প্রতিকৃত হবে কারণ আমি যেহেতু একজন গর্বিত বাংলাদেশি হ্যাঁ। বাংলাদেশ এটা শো করবে যে বাংলাদেশ ক্যান লিড অ্যান্ড আমার একটা স্লোগান আমি নিজে বানিয়েছি আচ্ছা। যে বাংলাদেশ দেখবে why twenty twenty one is not 2021, rather it is 2041. Wow. 2041 এর ভিশন নিয়ে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি স্কুল প্রতিষ্ঠা করার জন্য যেটা হচ্ছে পৃথিবীতে খুব কম সংখ্যকই আছে এবং বাংলাদেশ এটা লিড করবে আমরা আশা করছি এক্স্যাক্টলি তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আমরা সবাই দোয়া করি যেন হচ্ছে আমরা এটার পথিকৃত হতে পারি আমাদের বাংলাদেশ যেন সবাইকে দেখাতে পারে যে হ্যাঁ বাংলাদেশও আসলে লিড করতে পারে so thank you so much everyone for watching this video যারা যারা বস অনলাইন স্কুলে অ্যাডমিশন নিতে চাচ্ছেন আমাদের ভিডিও শেষে দুটো নাম্বার দেখে দেওয়া হবে সেই নাম্বারগুলোতে কল করবেন এবং এই ভিডিওর ক্যাপশনে কিন্তু একটা ফর্ম থাকবে সেই গুগল ফর্মটা অবশ্যই পূরণ করবেন আমরা আপনাদেরকে কল করব এবং সাথে নাম্বারে আপনারা ডিরেক্ট কলও করতে পারেন এবং এখানে দেশ বিদেশের সবাই কিন্তু সব দেশ থেকে কিন্তু বাংলাদেশিরা না দেশের বাইরে থেকেও কিন্তু স্টুডেন্টরা অ্যাডমিট হতে পারছে So yes, yeah, that's right. all. Thank that's all so about much. our BOSS, BOS, Bangladesh Online School. So let's start the news journey. Assalamu alaikum. According to Harvard research, parent-assisted education creates more impact on children's learning and development. Bangladesh Online School has created such platform for your children. We make each learner inquisitive, active and creative. We build grit, ethics and empathy slowly but surely. Our kids will lead the future Bangladesh. Please don't forget to fill in the form given in the caption of this video. Or to know more details, you can call us on 0162 000 4200. Bangladesh Online School. Country's first online school. Greetings from the country's first online school. We follow the philosophy of Benjamin Franklin in our Bangladesh online school. If you tell me, I forget. If you teach me, I remember. If you involve me, I learn. We don't criticize. We appreciate. We don't order. We work together. Here at Bangladesh Online School, we have parent-teacher assisted learning system. And mistakes are our syllabus. Why? Because we definitely learn through mistakes and we share the value of empathy and ethics. We are creating next-gen leaders for our country, Bangladesh. Join Bangladesh Online School and make a history in country's schooling system. For admission, fill in the form given in the caption and call us at 0162 000 4200. Bangladesh Online School. We shape future. future. TESOL TV, entertainment 24-7. আসসালামু আলাইকুম to everyone and welcome to TESOL Bangladesh আজকে কথা বলবো আইএলসের রাইটিং মডিউল নিয়ে আমার দীর্ঘ ট্রেনিং এক্সপিরিয়েন্সে আমি পেয়েছি স্যার আমি ইংলিশ মিডিয়ামে পড়েছি স্পিকিংয়ে নাইন পেয়েছি এইট পয়েন্ট ফাইভ পেয়েছি কিন্তু রাইটিংয়ে সিক্সের বেশি তুলতে পারছি না ভাইয়া আমি ডক্টর আমি ইঞ্জিনিয়ার আমি রাইটিংয়ে ছয়ের বেশি কোনোভাবেই তুলতে পারছি না একাধিকবার পরীক্ষা দিয়েছি আসলে এই ফর্মাল রাইটিংয়ের জগৎটাই আলাদা এটিকে আলাদা করে শিখতে হবে আপনাকে এমনভাবে শেখানো হবে যাতে করে আপনি প্যারাগ্রাফিং ফরম্যাট কোয়েশ্চেন অ্যানালাইসিস সমস্ত কিছু আপনি আগে থেকেই শিখে যান পরীক্ষার হলে থিঙ্কার হওয়ার কোনো সুযোগই নেই পরীক্ষার হলে যা আপনি করবেন সেটি হচ্ছে শুধুমাত্র আপনি পয়েন্টগুলো ব্রেন স্টর্মিং করবেন সব কিছু জানা থাকবে এবং শুধু লিখতে থাকবেন ফর এক্সাম্পল আপনাকে কি কি শিখতে হবে অল্প সময় বলা মুশকিল এটি বুঝতেই পারছেন শর্টে বলছি যেমন একাডেমিক রাইটিংয়ে দুটি টাস্ক রয়েছে একটি টাস্ক ওয়ান একটি টাস্ক টু টাস্ক ওয়ানে আপনাকে specific vocabulary for task one question analysis format এই জিনিসগুলো শিখতে হবে এই জিনিসগুলো কোথাও সুন্দরভাবে আসলে লেখা নেই আমার দীর্ঘদিনের অভিজ্ঞতায় এই জিনিসগুলোকে আমি সুন্দরভাবে শিখে থাকি এবং ঠেসল বাংলাদেশের আয়ার্স কোর্সে সেটি শেখানো হয়ে থাকে ফর টাস্ক টু আপনাকে যেটি করতে হবে ওই একই জিনিস একটু পার্থক্য রয়েছে সেটি হচ্ছে কোয়েশ্চেন অ্যানালাইসিস ভালো ভোকাবিউলারি বলতে যা বোঝায় সেটি হচ্ছে definite or specific or appropriate vocabulary উল্টা পাল্টা না তাহলে আপনাকে স্পেসিফিক ভোকাবুলারি শিখতে হবে কোয়েশ্চেন অ্যানালাইসিস শিখতে হবে এবং সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটি যত ধরনের প্রশ্ন রয়েছে আইলস প্লাস টু রাইটিংয়ে আপনাকে প্রতি ধরনের প্রশ্নের জন্য একটি করে নির্দিষ্ট প্যাটার্ন ফলো করতে হবে এবং সেটি শিখে নিতে হবে যাতে করে পরীক্ষার ফলে আপনার সময় বেঁচে যায় এখন আসি general training writing module well অনেকে হয়তো আছেন যারা জেনারেল ট্রেনিং একাডেমিকের পার্থক্যটা বলছেন না একটু শর্টে আমি এক লাইনে বলে দিচ্ছি যারা ইমিগ্রেশনের জন্য বাইরে যাবেন অর্থাৎ বসবাস করতে যাবেন সেখানে পারমানেন্টলি এবং ওয়ার্ক করবেন তারা যে আইএলসটি দেবেন সেটি হচ্ছে জেনারেল ট্রেনিং তো এই জেনারেল ট্রেনিং আইএলসে রাইটিং টাস্ক ওয়ানে থাকে একটি লেটার রাইটিং খুব সহজ মনে হচ্ছে তাই তো বিশ্বাস করুন আর নাই করুন আমাদের দেশে আজ পর্যন্ত কখনো শেখানো হয়নি ইনফর্মাল লেটার কি সেমি ফর্মাল লেটার কি এবং ফর্মাল লেটার কি এদের ভেতরে ডিকশন রেজিস্টার ফর্মালিটি স্যালুটেশন এগুলোর কি পার্থক্য রয়েছে এই জিনিসগুলো কি এই জিনিসগুলো এখন এই অল্প সময় বলা সম্ভব না এগুলো আমি আমার আয়েস কোর্সে করিয়ে থাকি এবং সুন্দরভাবে শিখিয়ে থাকি এখন যদি এই জিনিসগুলো আপনি না জানেন এবং নিজের মনের মাধুরী মিশিয়ে আপনি একটি লেটার লিখেন আপনিই তো সেই লোক যে ফাইভ পয়েন্ট ফাইভ এবং ছয়ে আটকে থাকবেন আপনার স্কোর কখনোই বাড়বে না আসলে রাইটিং মডিউলের ক্ষেত্রে আমাদের মূল যেই সমস্যা সেটি হচ্ছে আমরা যে কি জানি না সেটিই জানি না তাহলে আমাকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে আমরা কি কি জানি না এবং সেই জিনিসগুলো জেনে নিতে হবে সেই জিনিসগুলো আমরা সযত্নে শিখিয়ে থাকি ঠেসলের আয়েলস রাইটিং কোর্সে ফাইনালি আয়েলস রাইটিং যে চারটি ক্রাইটেরিয়ার উপরে এক্সামিনাররা আপনাকে মার্কিং করে থাকেন সেই চারটি ক্রাইটেরিয়া হচ্ছে প্রথমটি হচ্ছে task response or task achievement দুটো একই টাস্ক ওয়ানের জন্য বলে টাস্ক রেসপন্স এবং টাস্ক টু এর জন্য বলে টাস্ক অ্যাচিভমেন্ট সেকেন্ড ক্রাইটেরিয়ানটি হচ্ছে লেক্সিক্যাল রিসোর্স অথবা ভোকেবুলারি তারপরেরটি হচ্ছে কোহিয়ারেন্স অ্যান্ড কোহেশন এবং চতুর্থটি হচ্ছে গ্রামাটিক্যাল রেঞ্জ অ্যান্ড অ্যাকিউরেসি আমরা যা করে থাকি আইস রাইটিং মডিউলে এই ক্রাইটেরিয়াগুলো শেখানোর জন্য সেটি হচ্ছে প্রতিটি মডেল অ্যান্সারকে এক একবার করে এক একটি ক্রাইটেরিয়ার জন্য মোট চারবার অ্যানালাইসিস করে আমরা ক্রাইটেরিয়াগুলো শিখিয়ে থাকি এবং এই ক্রাইটেরিয়াগুলো শেখার পরে আপনি যখন নিজে প্র্যাকটিস করবেন সেই প্র্যাকটিস রাইটিং বা রাইট আপগুলো চেক করার ব্যবস্থা আমরা এখন করেছি যাতে করে আপনি ওই ক্রাইটেরিয়াগুলো শিখতে পারবেন এবং একই সাথে আপনার লেখাটি আপনি চেকও করে নিতে পারবেন রাইটিং মডিউল নিয়ে আরও অনেক কথা হবে আমার আয়েল সেশনে thank you very much and thank you for watching আস সালামু আলাইকুম Sol TV, entertainment 24/7. আপনাদের কি কি কোর্স করানো হয় হ্যাঁ এই প্রশ্নটা নিয়ে প্রতিদিন আমরা শত শত ফোন কল পাচ্ছি পুরো ভিডিওটি দেখুন তেসুল বাংলাদেশ কি কি কোর্স অফার করছে সেটি জানতে হ্যালো আসসালামু আলাইকুম everyone this is me Srabonti from TESOL Bangladesh I am brand ambassador of TESOL Bangladesh TESOL বাংলাদেশের সিগনেচার কোর্স হচ্ছে diploma in English language proficiency for adults and diploma in English language proficiency for kids সেখানে আমরা ক্লাস ওয়ান থেকে ক্লাস এইট পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করছি যেখানে আমরা তাদের তেরোটি স্কিল ডেভেলপ করছি pronunciation speaking writing reading mental math এরকম তেরোটি স্কিল নিয়ে তাদের কাজ করা হবে এবং diploma in English for adults কোর্সটিতেও ঠিক সেমভাবে যারা প্রফেশনাল আছেন যারা জব করছেন যারা টিচিং লাইনে আছেন এরকম অ্যাডাল্ট যাদের খুব প্রফেশনাল ইংলিশ দরকার তাদের জন্য এই কোর্সটি সাজানো হয়েছে দুটো কোর্সের ডিউরেশন হচ্ছে সিক্স মান্থ এবং এটার ফি হচ্ছে বারো হাজার টাকা এরপরে আসছে IELTS with nine band scorer এই কোর্সটির ফি হচ্ছে দশ হাজার টাকা এবং এখানে আপনি পাচ্ছেন চব্বিশটি ক্লাস এবং পরবর্তীতে এই চব্বিশটি ক্লাস করার পর আপনি আরেকবার সম্পূর্ণ ফ্রিতে এই কোর্সটি রিপিট করতে পারছেন নেক্সট এরপর আসছে আমাদের ইজি ইংলিশ গবেষণায় দেখা গেছে সিসুল বাংলাদেশের যেসব লার্নাররা আসেন তাদের ষাট থেকে সত্তর পার্সেন্টই ইংলিশের বেসিকটা জানে না ইংলিশের বেসিকটা ভালো না থাকার কারণে তারা একটা অ্যাডভান্স কোর্সে গিয়ে হয়তো স্পোকেন শিখতে পারছে না রাইটিং জানতে পারছে না তাই যাদের বেসিক ভালো না যারা চাচ্ছেন জিরো লেভেল থেকে স্টার্ট করার জন্য তাদের জন্য রয়েছে ইজি ইংলিশ কোর্স এই কোর্সটির ফি হচ্ছে চার হাজার টাকা এবং ডিউরেশন হচ্ছে টু মান্থস এরপরে আসছে আমাদের টিসল বাংলাদেশের ফাউন্ডার ইয়াসিস স্যারের special course phonetics and spoken English with Yasis sir এখানে আপনারা ক্লাস পাচ্ছেন বারোটি এবং এই কোর্সটি ফি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা শুধু তাই না এক মাস ক্লাস করার পর আপনি এই কোর্সটি সম্পূর্ণ ফ্রিতে আরও দুইবার রিপিট করতে পারছেন এরপরে আসছে আমাদের গ্রামার আর ক্রিয়েটিভ রাইটিং কোর্স যারা চাচ্ছেন আমি রাইটিং সাইডে আমার স্কিলটা আরেকটু ডেভেলপ করতে চাচ্ছি গ্রামার আমি একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে চাচ্ছি তার মানে রাইটিং অ্যান্ড গ্রামার রিলেটেড যত প্রবলেম আছে সেই সব কিছু সলিউশন নিয়ে সাজানো হয়েছে grammar and creative writing course এই কোর্সটির ডিউরেশন হচ্ছে দুই মাস এবং এটার ফি হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা দুই সাল থেকে ইংরেজি শিখবে সকল মা হ্যাঁ শুধুমাত্র মায়েদের কথা চিন্তা করে বিশেষভাবে সাজানো হয়েছে ইংলিশ ফর মাদার্স এই কোর্সটি যেখানে একজন মায়ের প্রয়োজনীয় সকল ইংরেজি থাকছে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এই কোর্সটির ডিউরেশন হচ্ছে দুই মাস এবং এটির ফি হচ্ছে ফাইভ থাউজেন্ড টাকা but wait we have a very good news for you প্রথম এক হাজার জন মাকে আমরা দিচ্ছি দু হাজার টাকার স্কলারশিপ তার মানে প্রথম এক হাজার জন মা যারা আমাদের এখানে রেজিস্ট্রেশন করবেন এই ইংলিশ ফর মাদার্স কোর্সটিতে তারা এই কোর্সটি করতে পারছেন শুধুমাত্র তিন হাজার টাকায় শিক্ষাই জাতির মেরুদণ্ড হ্যাঁ যে সকল শিক্ষক আছেন তারা চাচ্ছেন তাদের ইংলিশের স্কিলটাকে আরও ডেভেলপ করতে স্পিকিং রাইটিং রিডিং সব কিছুকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে শুধুমাত্র সে সকল শিক্ষকের কথা চিন্তা করে ডিজাইন করা হয়েছে ইংলিশ ফর টিচার্স এই কোর্সটি এই কোর্সটির ডিউরেশন হচ্ছে টু মান্থস এবং এই কোর্সটির ফি হচ্ছে সিক্স থাউজেন্ড টাকা so yes that's all for today thank you so much for watching this video keep your eyes on our page take care bye bye TESOL TV, entertainment 24 7. Admission going on. Playgroup to Standard 7. Bangladesh online school দেশের প্রথম English version online school To confirm your admission, fill in the Google form given in the caption of this video or you can call us at 0162 000 4200 or 0162 000 994. Soul TV, entertainment 24-7. All in one, English শেখার সব কিছু রয়েছে যে কোর্সটিতে। Diploma in English Language Proficiency. এই কোর্সটিতে থাকছে Spoken English and Phonetics, Creative Writing and Grammar, Accents and Pronunciation, Vocabulary and Spelling, Listening, Graded Reading and Writing. যারা যারা ইংরেজির ভিতটাকে শক্ত করতে চাচ্ছেন যারা আইএলস দিতে চান এবং যারা টিচিংয়ে আছেন এই সকলের জন্য সাজানো হয়েছে এই থ্রি সিক্সটি ডিগ্রি কোর্সটি এই কোর্সটি ডিউরেশন হচ্ছে six month three month class আর বাকি থ্রি মান্থ হচ্ছে ক্লাস অবজারভেশন প্লাস ইন্টার্নশিপ এই কোর্সটির ফি হচ্ছে মাত্র বারো হাজার টাকা fill the Google form given in the caption of this video you can call me at zero one seven three 2466907. Soul TV, entertainment 24 7. Hi everyone, welcome to Bangladesh Online School. This is Ms. Rabunti, coordinator of TESOL Kids and presentation coach at Bangladesh Online School. All parents want their children to be a confident presenter. To make each ball student a wonderful presenter, we have got all preparations. We are committed to make each ball students a voice of Bangladesh. See you in the virtual classrooms of Bangladesh Online School. TESOL TV, edutainment 24 7. আমরা এভরিডে অনেক ক্যান্ডিডেটের কল পাই তারা বলেন ম্যাম ব্যাচের সাথে ইংলিশ করতে কমফোর্ট ফিল করি না they are holding higher positions in different government and non government sectors They are CEOs of different organizations, um, high officials in law enforcing agencies, even university teachers. তাদের কথা মাথায় রেখে আমরা শুরু করছি একটি নতুন course called For Skills Foundation Course for VIP. In this course, we'll teach you four integrated language skills listening, speaking, reading, and writing. Also, we'll teach you sub skills like grammar, vocabulary, pronunciation, functions. You will also be able to understand the difference between British and American accent. So, what are you waiting for? You are going to get a full language package from this course. So, why should you learn English with me? Because I'm Cambridge qualified CELTA certified ESL teacher. Also, I have BA and MA in Applied Linguistics and ELT. আমি IELTS-এ 8.5 পেয়েছি so I know how to teach you four language skills. Fill in the Google form on the caption or you can call me at 0162 000 4200. I hope you are going to enjoy your learning with me. Take care. Bye-bye. Salt TV Edutainment 24/7 IELTS ইন্টারন্যাশনালের ফিজিক্যাল ক্যাম্পাস ওপেন হচ্ছে জানুয়ারির পনেরো তারিখে the best IELTS preparation centre in Bangladesh we offer the regular IELTS programme one to one VIP service mock test and also pre IELTS preparation আমাদের ক্যাম্পাসের ঠিকানা হচ্ছে থ্রি বাই ডি সাত মসজিদ রোড পশ্চিম ধানমন্ডি ঢাকা বারোশো নয় Please fill in the Google form given in the caption of this video and our contact number is 0162 Soul TV, entertainment 24-7. IELTS is a serious business. Truth is, there is no shortcuts. If you just look for the tips, your IELTS is gone. Here at TESOL, the IELTS teacher will help to develop your soft skills which you need for your test. So if you think about IELTS, think TESOL Bangladesh. Be trained by the best IELTS teachers of the country. For the upcoming batches, fill in the Google form given in the caption. Call us at 016 33686868. Soul TV, entertainment 24/7. Online কেনাকাটায় এমন একটি জায়গা সবার থাকা দরকার যেখানে এমনটি ঘটবে find it like it and buy it and most importantly wants to pay more yes you have your shop now shop forty one sales happiness follow our page for more updates and visit shop41.org.